কার আকাশে উড়াও তুমি তোমার রঙিন ঘুরি প্রেম আগুনে পোহরাই দিলা জইলা পুইরা মরি কার আকাশে তুমি তোমার রঙিন ঘুরি প্রেম আগুনে পোহরাই দিলা জইলা পুইরা মরি কার শহরে ঘর বানাইলা ভাঙ্গায় অন্ত কলিজাটা পুরতে পুরতে হইছে রে পাথর আমার ভিতর ঘরটা খালি যেন দুঃখের জেলখানা গানের সুরে উড়াই দিলাম সব যন্ত্রণা আমার ভিতর ঘরটা খালি যেন দুঃখের জেলখানা গানের সুরে উড়াই দিলাম সব যন্ত্রণা যদি জানিতাম রে চাইরা যাইতি মোরে কলিজাটা তুই ভাগ কইরা বাইন্ধা রাখতাম তোরে আগে যদি জানিতাম রে চাইরা যাইতি মোরে কলিজাটা তুই ভাগ কইরা বাইন্ধা রাখতাম তোরে কান্দাইস না রে অভাগারে সোনার চান তোর লাগিয়া কান্দে আইজ আমার মন প্রাণ আমার ভিতর ঘরটা খালি যেন দুঃখের জেলখানা গানের সুরে উড়াই দিলাম সব যন্ত্রণা আমার ভিতর ঘরটা খালি যেন দুঃখের জেলখানা গানের সুরে উড়াই দিলাম সব যন্ত্রণা তারায় তারায় লিখা ছিলাম বন্ধুরে তোর বুকের ভিটায় ঘর বানাইয়া ভাগলি রে বেইমান তারায় তারায় লিখা ছিলাম বন্ধুরে তোর বুকের ভিটায় ঘর বানাইয়া ভাগলি রে বেইমান আজ দরিয়ায় রাইখা গেলি ওরে সোনার চা দুঃখের বইটা দিয়ায় আমায় কই গেলি পাশা আমার ভিতর ঘরটা খালি যেন দুঃখের জেলখানা গানের সুরে উড়াই দিলাম সব যন্ত্রণা আমার ভিতর ঘরটা খালি যেন দুঃখের জেলখানা গানের সুরে